নারায়ণের গদা আর আল্লাহর তলোয়ারে কোনো দিনই ঠোকাঠুকি বাঁধবে না কারণ তারা দুজনে এক তার এক হাতের অস্ত্র তারই আর এক হাতের উপর পড়বে না তিনি সর্বনাম সকল নাম গিয়ে মিশেছে ওর মধ্যে এত মারামারির মধ্যে এইটুকি ভরসা কথা যে আল্লাহ ওরফে নারায়ণ হিন্দু তার টিকেও নেই দাড়িও নেই একেবারে ক্লিন টিকি দাড়ির উপর আমার এত আক্রোশ এই জন্য যে এরা সর্বদা স্মরণ করিয়ে দেয় মানুষকে যে তুই আলাদা আমি আলাদা মানুষকে তার চিরন্তন রক্তের সম্পর্ক ভুলিয়ে দেয় এই বাইরের চিহ্নগুলো